Document 1 kola parathin dikar sudet. Bolson kate hero cutting karla par karde. Tui cinta kor lagi namu tok hero cutting yang kade jadi kendi. Adi kan pula mau pali pali kaki suri bulla mulai kolor mare kore sentara kaki dari kendi tok. Roro aki logit candi pula रो रो दर्पण लोगे चनक देखी देखी बिताले এটা সেলুন দোকান পাবে না রে ড্রিম সেলুন করবো বলি করে করলে ক্লাস মানে তাই করে মেয়ে পড়াই দেখবি ড্রিম সেলুন ভিতরে দিবি রিম সেলুন করাই রে মুই আর এতে এই বস যা জাগি রাতে রে আকে সারলে তো করে দেবে সেলুন তেরা তুই জাগি রহি না লে মুই এতে জাগি জাগি করে গোটে ঘন্টা আই গেল আমি কেতে কাবার জাগবে এনে তেনে বুলি বুলি করে মিশা রইলি এতে তাহলে তুমি দাখরে করে দে সেলুন no, no, no, no. <laughs> <laughs> Direct सुंदर स्वप्न देखते लिए बनाई दिलाई हाय स्वप्न देखते लिस्ते ये सुंदर इति মাত্র বল চেন্ডি খাটল সাচস যে ফালি ফালি আহ বল খাটল সাচস চেন্ডি বল আর